তোমার বছরে যদি একটা টি শার্ট আর বক্সে তুমি সীমাবদ্ধ থাকো তুমি জাস্ট ফিল করো তোমার পাঁচ বছর পরের যে জেনারেশনটা ঠিক আছে পরবর্তী জেনারেশন বা পাঁচ বছর পরে যারা আসবে তারা কি অবস্থাটা করে ফেলবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সো চলতেছে সারা দেশব্যাপী র্যাক ডে তো র্যাগিং এই র্যাগ ডে বা র্যাগিং এর যাত্রাটা আসলে কোথা থেকে শুরু আমরা যদি অতীত জানতে পারি তাহলে হয়তো আমাদের যে র্যাগিং সিস্টেমটা আছে বা র্যাগিং যেটা চলতেছে মানে বিদায় অনুষ্ঠান বা ফেয়ারওয়েল নামে আমরা যেটা করে থাকি যে র্যাগিংয়ের মতো কাজ আমরা করে থাকি এইটার যে বায়োগ্রাফি এইটা যদি আমরা জানতে পারি তাহলে হয়তো বা মানে র্যাগ ডে সম্পর্কে আমাদের মাইন্ডসেট বা আমাদের চিন্তাধারা কিছুটা হলেও পরিবর্তন শুরুতেই আমরা যেটা বলবো যে র্যাগিং এর সমীকরণ যদি আমরা যাই র্যাগিং বা এই র্যাগ শব্দটা থেকে মানে র্যাগিং শব্দটা থেকে মূলত উৎপত্তি হলো র্যাগ এই র্যাগ আসে মূলত ইউরোপে এর প্রচলন সর্বপ্রথম ইউরোপে এর প্রচলন ঘটে ইভেন তারপরে আঠারোশো আঠারো থেকে শুরু করে আঠারোশো পঁয়তাল্লিশ এর দশকে আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে র্যাকিং সপ্তাহ বা র্যাক সপ্তাহ নামে এই পচা অশ্লীল মানে সংস্কারগুলো চলতে থাকে ইভেন ডে বাই ডে আমেরিকার পরে যেটা ডে বাই ডে পরিচালিত হতে হতে হতে হতে চলে আসে ইন্ডিয়া ক্লাস ওয়ান থেকে শুরু করে নিয়ে ক্লাস টেন পর্যন্ত আসলে বলতে গেলে মানুষের ছাত্র জীবনের পুরোপুরি একটা ধারাবাহিকতা একটা কনসেপ্টের ভেতরে সবচাইতে লং টাইম বা সবচাইতে আবেগ ঘন টাইম সবচাইতে ভালোবাসার টাইম সবচাইতে ভালো লাগার টাইম যেটাকে বলে সেইটাই হলো মানুষের স্কুল জীবন স্কুল জীবনটাকে বলা হয় লাইফের সবচাইতে মানে একটা সুবর্ণ সুযোগ ইভেন সবচাইতে আনন্দের সময় তো এই সময়টা দীর্ঘ সময় পাস করার পর দশ বছর অতিবাহিত করার পর টিচারদের কাছে দুয়ার মাধ্যমে স্কুল থেকে বিদায় নেয় বা নতুন কলেজে ভর্তি হবে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নিবে ইভেন বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে যাবে তার আগে শিক্ষকদের পায়ে ধরে সালাম করে যে বিদায় নেওয়ার প্রচলনটা ছিল সেটাকেই এখন আমরা সব বৈদেশিক কালচারাল ভিতরে ঢুকে নে সেইটাকে আমরা নাম দিছি র্যাগডে যেইটাতে অতীতে আমরা শিক্ষকদের পায়ে হাত দিতাম আর বর্তমান সময় আমরা শিক্ষকদের পায়ে হাত দিব কি বিদায় অনুষ্ঠানের চিত্রগুলো আমার বলার চাইতে হয়তো আপনি ভালো জানেন কার এলাকায় কিভাবে পরিচালিত হয় তো এগুলো আসলে অতটুকু এক্সপ্লেন করার প্রয়োজন হয় না তবে একটা জিনিস সবচেয়ে বেশি যেটা কষ্ট লাগে যেটা মানে বলতে গেলে ডে বাই ডে আমরা কিন্তু আপডেট হচ্ছি তো যুগের তালে তালে যদি আপনি মানে আপনি আপনার সময় এইটাকে এইভাবে চালু করে যান যে আপনার বছরে না হয় আপনি একটা টি শার্ট নিয়ে আসছেন দুই চারটা বক্স টক্স নিয়ে আসছেন সেই নাচ গান হলো মানে বিদায় অনুষ্ঠান যেটা মানে ফিল নাই ইভেন এই দিনটা স্পেসিফিকলি এই দিনটাতে মানে সারা জীবনেও যদি কোনো স্টুডেন্ট অন্য স্টুডেন্টের শরীরে হাত না দেয় অন্তত এই দিনটাতে একজন আরেকজনকে টাচ করে ইভেন মানে একদম বাজে একটা পরিস্থিতি এই দিনটাতে ঘটে মানে এত আমোদ প্রমোদ মানে বিদায় অনুষ্ঠানে আমরা দু বছর বা পাঁচ বছর আগে যেটা দেখতাম যে বিদায় অনুষ্ঠানে যারা বিদায় নিত তারা কান্না করতো চোখের পানিতে মানে শেষ হতো বিদায় অনুষ্ঠান আর এখন যেটা হয় এখন শুরুটা হয় সকালে বক্সে সাউন্ড দিয়ে ইভেন মাঝখানে লেখা লেখি নাচানাচি ছবি ছবি এটা সেটা আর দিন শেষ শেষ হয় টিচারদের সাথে হয়তো বা দুই একটা একসাথে ছবি ওঠে বা দুই একটা সেলফি নিল এই পর্যন্ত আমাদের বিধি অনুষ্ঠানের সময় যেহেতু কম সেহেতু এটা তোমরা করবাই সুতরাং সকলে নিজ নিজ দিক থেকে মানে যারা ভিডিওটা দেখবা বা যাদের কাছে ভিডিওটা শেয়ারলি যাচ্ছে বা যাদের কাছে যাবে তারা প্লিজ এইটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করো একটু ট্রাই করো না দেখো করা যায় কিনা এটা এমন আমরা তো বিদায় নিয়েছি এখন বুঝতে পারি মানে বিদায় অনুষ্ঠানটা কি রকম মানে এই যে বিদায় অনুষ্ঠানের দিন এত আম্ব প্রমোদ মজা নিয়ে যাও আমার চ্যানেলের অতীতের ভিডিওগুলো আছে আমাদের বিদায় অনুষ্ঠান মানে বিদায় অনুষ্ঠানে এমন কিছু কিছু জিনিস হারাবা যেটা মানে বিদায় নেওয়ার পরে বুঝতে পারবা যে এই যে দোয়া অনুষ্ঠান করলাম বা ফেয়ারওয়েল করলাম বা বিদায় অনুষ্ঠানে এত আমোদ প্রমোদ মানে বুঝতেছি বাট আমোদ প্রমোদের কিচ্ছু নাই মানে তোমার জাস্ট দশ বছরের একটা ফ্রেন্ডশিপ সম্পর্ক দশ বছর একসাথে পড়াশোনা করেছো সেই বন্ধুটাকে হারিয়ে মানে বন্ধুটাকে রেখে যখন নিজে আলাদা হয়ে যাবা মানে দেখা হবে বন্ধু বান্ধব বাট কে কার খবর রাখে হয়তো বা কথাই হবে না দেন তারপরে যেগুলো হবে যেমন তোমরা একসাথে বর্নিং মানে দশ বছর একত্রে থাকায় মানে ফ্রেন্ডদের ভিতর যে একটা বর্নিংটা দেন যে কলেজ লাইফে যে দু বছর তারপরে যে কোনো অনার্স করবা যে যে কোনো ইউনিভার্সিটির সর্বোচ্চ হলে চার বছর তো মানে এই যে লং টাইম লাইফের একত্রে একসাথে এই ছোট্ট বয়স থেকে শুরু করে মানে একদম জীবনের চেনার ধাপ থেকে শুরু করে নিয়ে মানে মোটামুটি যৌবনে পৌঁছানোর এই পদার্পণ করার সময়টা পর্যন্ত আমরা স্কুলে কাটাই বাট পরবর্তী লাইফটাতে মানে তুমি ফ্রেন্ডই পাবা না মানে ফ্রেন্ডের সংখ্যা একদমই কম থাকবে মানে আমোদ প্রমোদ দুঃখ কষ্ট সব শেয়ার করার মতো বন্ধু বান্ধব কম এমনভাবে করা উচিত আমাদের যাতে এ থেকে কিছু কল্যাণ বই আসে মানে তুমি দেখতে পারবা কিছু উদাহরণ যেগুলো আসলে তোমার লাইফের সাথে মিলে যাবে হয়তো আজকে অনেক আমোদ প্রমোদ করে বিদায় নিতেছো দুই দিন পরে এই আমোদ প্রমোদের কিচ্ছু থাকবে না সুতরাং আমার যেটা আকুল নিবেদন ও আবেদন তোমাদের কাছে থাকবে যারা জুনিয়র ভাইরা রয়েছে বিদায় অনুষ্ঠান এমনভাবে করো যাতে তোমাদের দ্বারা পরবর্তী ছোট ভাইরা এইটাই শিক্ষা নিতে পারে যে আমাদের বিদায় অনুষ্ঠান বা ফেয়ারওয়েল যেটাকে আমরা বলি এইটা পরবর্তী বছরে আমরা যখন করব তখন এই বিদায় অনুষ্ঠান এই হেডলাইনটাও দেব না আমরা দেব দোয়া অনুষ্ঠান সুতরাং সর্বোচ্চ সকলেই চেষ্টা করো যেন এইটা দিন ইসলামের জন্য ইভেন তোমার জন্য মঙ্গল বয়ে আনে ইভেন তোমার একটা ভালো রেজাল্ট বা শেষ সময়ে দশ বছরে একটা বর্নিং ইন্ডিং করার সময় টিচারদের সাথে সম্পর্কটা শেষ করে দেওয়ার সময় যাতে টিচারদের প্রাণ খোলা ধোয়া নিয়ে যেতে পারো সুতরাং সকলেই ভালো আছি ভালো থেকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাচ্ছি কিন্তু যাচ্ছি না রেখে গেলাম ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম